সারাদিন আমার উপর কেন দেখাস রাগ দেখ না খুলে হৃদয়টার হয়ে গেছে ভাগ তুই সারাদিন আমার উপর কেন দেখাস রাগ দেখ না খুলে হৃদয়টার হয়ে গেছে ভাগ আমার কিছু ভাল লাগে না তোর হাসিটা ছাড়া তোকে ছাড়া বাঁচব না রে যাব আমি মারা আমার কিছু ভাল লাগে না তোর হাসিটা ছাড়া তোকে ছাড়া বাঁচব না রে যাব আমি মারা প্রিয়া রে প্রিয়া আমি বলাছিলাম ভালা আমার মনটা ভাইঙ্গা দিলি কার গলাতে মালা প্রিয়ায় আমি তোলা ছিলাম ভালা আমার মনটা ভাঙ্গা দিলি কার গলাতে মালা এখন তোরে দেখি না রে বাংলা মোটর মোরে আগের মতো থাকি বসে না মোর ঘিরে এখন তোরে দেখি না রে বাংলা মোটর মোরে আগের মতো থাকি বসে না মোর ঘিরে হাজার হাজার মানুষ যে যায় শত শতবার যেতে হয়েছিল আমার সর্বনাশ হাজার হাজার মানুষ যে যায় শত শতবার এই পরেতে হয়েছিল আমার সর্বনাশ প্রিয়া রে প্রিয়ায় আমি বলাছিলাম ভালা আমার মনটা ভাঙ্গা দিলি কার গলাতে মালা প্রিয়া রে প্রিয়া আমি পোলাছিলাম ভালা আমার মনটা ভাইঙ্গা দিলি কার গলাতে মালা তে মারলি তোর চোখেতে হয়ে গেলাম এত খারাপ বলা ফেসবুকেতে মারলি ব্লক মোবাইল ফোন নাই খোলা তোর চোখেতে হয়ে গেলাম এত খারাপ বলা প্রিয়া রে প্রিয়া আমি পোলাছিলাম ভালা আমার মনটা ভাইঙ্গা দিলি কার গলাতে মালা প্রিয়া রে আমি ভোলাছিলাম ভালা আমার মনটা ভাঙ্গা দিলি কার গলাতে মালা তুই সারাদিন আমার উপর কেন দেখাস রা দেখ না খুলে হৃদয়টারে হয়ে গেছে ভা আমার কিছু ভাল লাগে না তোর হাসিটা ছাড়া তোকে ছাড়া বাঁচব না রে যাব আমি মারা প্রিয়া রে প্রিয়া আমি পোলাছিলাম ভালা আমার মনটা ভাঙ্গা দিলি কার গলাতে